কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা হাসি বিনিময় চোখে চোখে মনে মনে ব্যাকুলতা আমায় দেখো একা বিকেলে

ফুল কোথাও ঝরেছে তারা কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া তুমি আমার স্বপ্ন সারথী জীবনে তুমি সেরা সত্যি তুমি আমার স্বপ্ন সারথি জীবনে তুমি সেরা সত্যি কোন এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমার তুমি চির সাথী আমার